কাজে দিয়েছে আপনি আরও বেশি গালি দিতে পারেন কাউয়া কাদের তারপর হচ্ছে যে আরও কত রঙের নাম দিছিলেন ওবায়দুল কাদের সাহেবের বাট আপনি কি জানেন যে আপনার এই যত বেশি গালি হচ্ছে এই গালি আবার আশীর্বাদ হইয়া ওবায়দুল কাদের সাহেবের জন্য একটা আলাদিনের চেরাগ হয়ে গেছে বা এই যে বেশি বেশি যারা গালাগালি করছেন কারণ হচ্ছে কি বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে এই মুহূর্তে যারা দলকে নিয়ে মন্তব্য করেন গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে যাদের ভিডিও সবচেয়ে বেশি ভাইরাল হয় এর মধ্যে ওবায়দুল কাদের সাহেব ডক্টর হাসান মাহমুদ সহ আরও বেশ কিছু মানুষের ভিডিও বা বক্তব্যগুলো আসে আর কমেন্ট সেকশনে প্রচুর গালাগালি হয় তবে আপনার এই গালি ভাগ্য বদলাই দিছে ওবায়দুল কাদের সাহেবের কারণ দলের মধ্যে এই যে দলের জন্য তিনি গালি শুনছেন বা প্রধানমন্ত্রীর জন্য তিনি গালি শুনছেন আওয়ামী লীগের জন্য গালি শুনছেন এই গালি কিন্তু বৃথা যায় নাই কাজে দিয়েছে দর্শক আপনারা অনেকে জানেন বাংলাদেশ আওয়ামী লীগের যারা আছেন তারা নিশ্চয়ই অবগত আছেন আর বাকিরা মোটামুটি হয়তো খবর রাখছেন যে আগামী চব্বিশে ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের বাইশতম জাতীয় কাউন্সিল শুরু হতে যাচ্ছে এর মধ্যে দিয়েই নতুন নেতৃত্ব নির্ধারিত হতে যাচ্ছে তো এই নতুন নেতৃত্বে আপনার একাশি সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠিত হবে আর এই কমিটিতে বেশ কিছু নতুন মুখ থাকতে পারে তবে দলটির সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নতুন মুখ আসার সম্ভাবনা একেবারেই নেই আপনার আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাকর্মীদের বা দলীয় যারা আছেন তাদের বরাতের সূত্র দিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলো এটা ছাপিয়েছে মানে সভাপতি হিসেবে থাকছেন আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সাধারণ সম্পাদক পদে থেকে যাচ্ছেন ওবায়দুল কাদের যদিও মাঝখানে একটু আলোচনায় ছিল যে সাধারণ সম্পাদক পদটাতে অন্য কেউ আসতে পারে কিন্তু কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্যের মধ্যে ওবায়দুল কাদের সাহেবকে নিয়ে যে বক্তব্যগুলো দিচ্ছেন সেটা দেওয়ার পরেই অনেকটা গ্রিন সিগন্যাল ছিল যে নতুন এই কমিটিতে তিনি আবারও সাধারণ সম্পাদক পদে থাকার সুযোগ আছে আর দিন শেষে ঠিক এক দুই দিন আগেই আমরা আজকে বিশ তারিখ দুই দিন বা তিন দিন আগেই এটা আরও কনফার্ম হয়ে গেল আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে যে সভাপতি পদে শেখ হাসিনার বিকল্প তৈরি হয়নি অপরদিকে নানা দিক বিবেচনায় এবারও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের সাহিবি আপনার শতভাগের কাছাকাছি নিশ্চিত তবে এই তালিকায় সাধারণ সম্পাদক পদের তালিকায় আরও যারা ছিলেন আপনার সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ উনি পাবেন না জাহাঙ্গীর কবির নানক একটিভ আছেন বাট উনিও পাবেন না এটা আমরা বুঝি ডক্টর আব্দুর রাজ্জাক উনি পাবেনই না অনলাইনে এতটা জনপ্রিয় মুখ না আব্দুর রহমান তিনিও না যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তিনি কিছুটা ছিলেন আর ডক্টর হাসান মাহমুদ তো মোটামুটি ওনাদের মধ্যে থেকে ওবায়দুল কাদের সাহেবই অগ্রগামী আছেন তবে এবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য যুগ্ম সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সম্পাদকের সদস্য পদে চমক আসছে বলে জানা গিয়েছে দলটির নেতারা বলছেন যে বঙ্গবন্ধুর পরিবারের পরেই দেশের মানুষের আবেগ এবং অনুভূতির জায়গায় আছে জাতীয় চার নেতার পরিবার আর বাংলাদেশ আওয়ামী লীগ এই আবেগ ও অনুভূতি নিয়ে বিবেচনায় নিয়ে জাতীয় চার নেতার পরিবারের সদস্যদেরকেই সম্ভবত এবার এই কমিটিগুলোতে জায়গা দিতে যাচ্ছেন গুরুত্বপূর্ণ পোস্টে তেগি নেতাদের পাশাপাশি কমিটিতে থাকতে পারেন তৃণমূলের অনেক মুখ সূত্র বলছে প্রেসিডিয়াম থেকে বেশ কয়েকজন নেতাকে এবার উপদেষ্টা পরিষদে আনা হতে পারে সেই শূন্য জায়গায় বর্তমানে যুগ্ম সাধারণ সম্পাদক থেকে অন্তত দুজনকে প্রেসিডিয়াম করা হতে পারে এছাড়া নৌ পরিবহন প্রতিমন্ত্রী পানি সম্পদ উপমন্ত্রী শিক্ষা উপমন্ত্রী এবং কি প্রাণী সম্পদ মন্ত্রী তাদেরকে দলের যুগ্ম ও সাংগঠনিক সম্পাদক পদে আনারও পরিকল্পনা চলছে ইতিমধ্যে এই তালিকায় দুজন নেতাকে দলীয় হাইকমান্ড থেকে অলরেডি সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে আপনার জানা গেছে তবে এই নেতার চারজনই বিষয়টা নিয়ে আপাতত গণমাধ্যমে মুখ খুলতে চান না কারণ আবার যদি কোনো কারণে দেখা গেছে কথাবার্তা বলার পরে পোস্ট বা তারা পাইল না অন্যদিকে ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনের কথা বিবেচনায় নিয়ে বর্তমান কমিটি থেকে বেশ কয়েকজনকে বাদ দেওয়ারও চিন্তাভাবনা করা হচ্ছে বাদ পড়া নেতাদের পরবর্তীতে বিভিন্ন নির্বাচন বা কমিটিতে মনোনয়ন দেওয়া হতে পারে আর তাদের স্থলে সাবেক ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ে অবদান রাখা কয়েকজন তৃণমূল নেতা এবং সংখ্যালঘু কোটায় অনেক কেন্দ্রীয় কমিটিতে ঠাই পাওয়ারও সম্ভাবনা দেখা দিয়েছে কেন্দ্রীয় কমিটিতে আসার তালিকায় রয়েছেন বলরাত পোদ্দার খলিলুর রহমান সাবেক ছাত্রনেতা এইচ এম মাসুদ দুলাল শেখ বজলুর রহমান আবু আহমেদ মান্নাফি অন্যদিকে জাতীয় চার নেতার পরিবারের সদস্য হিসাবে খায়রুজ্জামান লিটন ইতিমধ্যেই দলের সভাপতি মণ্ডলীর সদস্যপদ পেয়েছেন তাকে পুনরায় সেখানে রাখা হতে পারে শহীদ তাজউদ্দিন আহমেদের কন্যা সিমিন হোসেন রিমিকেও এবার আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য পদে রাখা হতে পারে এছাড়া মোহাম্মদ নাসিম মারা যাওয়ার পর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী পরিবারের কেউ দলের কেন্দ্রীয় কমিটিতে নেই এই পরিবার থেকেও প্রয়াত ডক্টর মোহাম্মদ সেলিমের ছেলে শেহরনি সেলিম রিপন অথবা তানবীর শাকিল জয়কে কেন্দ্রীয় কমিটিতে আনা হতে পারে সৈয়দ আশরাফুল সাহেবের মৃত্যুর পর সৈয়দ নজরুল ইসলাম নজরুল ইসলামের পরিবার কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়ে এবার ওই পরিবার থেকে ডাক্তার জাকিয়ানুর লিপিকে কেন্দ্রীয় কমিটিতে আনার আলোচনাও নাকি চলছে এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য বলছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আপনার অনেক চ্যালেঞ্জ রয়েছে ফলে অনেক চিন্তা ভাবনা করে কেন্দ্রীয় কমিটি নির্ধারণ করা হবে বিগত দিনে প্রধানমন্ত্রীর নির্দেশে যারা সংকট মোকাবেলায় উত্তীর্ণ হয়েছেন কিংবা পরীক্ষায় অংশ নিয়েছিলেন তাদের অগ্রাধিকার পাওয়া হবে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে অপরদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহাউদ্দিন নাসিম ভাইও কিন্তু সাধারণ সম্পাদক পদের জন্য অনেকটা অগ্রগামী ছিলেন বাট তিনি বলছেন যে এই মুহূর্তে নেত্রী হিসেবে শেখ হাসিনা অপরিহার্য তার নেতৃত্বে আওয়ামী লীগ নবীন এবং তরুণদের সংস্পর্শে আপনার নতুন একটা টিম তৈরি করতে যাচ্ছে যেটা হয়তো আমরা সামনে দেখতে পাবো তো যাই হোক মূল ঘটনা হচ্ছে ওবায়দুল কাদের সাহেবকে যারা গালাগালি করছেন ওনার কিন্তু ভাগ্য বদলাই দিচ্ছেন হ্যাঁ এখন তিনি আবারও সাধারণ সম্পাদক পদে হয়তো আসীন থাকতে যাচ্ছে আজ এই পর্যন্তই বেস্ট অফ লাক ভালো থাকুন আসসালামু আলাইকুম